এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই এত তুই এনে দিলি তাই তোর বৃষ্টি চাই মেঘলা হয়ে যাক আর পাঁচটা বারো মাস কোনো বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই আর কুড়ো অভিমান এই আকাশ বাতাস খেলে গায়ে ঘুম পাড়ানোর গান তোর অলিতে গলিতে ঘরে আর কুড়ায় অভিমান এই মন তোর আকাশ বাতাস খেলে গায়ে ঘুম পাড়ানোর গান আরো পাঁচটা বারো মাস কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই বুঝি না কিছুই দিন তোর আড়ালে আবদার কাটে কেন পালা সময় পাল এই রাত তোর নাচে কানাচে মরে দেখি ঘুরছে হাওয়ার কল দিন তোর আড়ালে আবদারে কাটে কেন পালা সময় বল মরে দেখি ঘুরছে হাওয়ার ও মেঘলা হয়ে যাক আর পাঁচটা বারো মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু